ভাবনগরে ফুলে রাজব শোভা মিলেছে এক ভুলে চান রং ধরেছে এক ভুলে চান রং ধরেছে ওরে ভাবনগরে ভাবনগরে ফুলে রাজব শোভা রং ধরেছে আর ভুলে চার রং ধরেছে বাড়ির মধ্যে সফল ঘুরে বেড়াইয়ে কহল তুল কারি বাড়ির মধ্যে সে ভুল ঘুরে বেড়াইয়ে কহল তুল সদি বড় নাগে ভোমর বাকুল সদি বড় নাগ ভোমর বাকুল সেই ভুলের মধু আসে এক ভুলে চার রং ধরেছে এক ভুলে চার রং ধরেছে ওর ভাবনা করে যারা সেই গাছের লতা কুল্লাই যারা আছে পাতা আরে মূল ছাড়া সেই গাছের লতা কল্লাই তার আছে পাতা সে বড় কথা দেখেছে এক ভুলে চার রং ধরেছে এক ভুলে চার রং ধরেছে ওর ভাবনা করে ছাড়া সে গাছের লতা ফল নাই তার আছে পাতা ফুল ছাড়া সে গাছের লতা ফল নাই তার আছে পাতা সবার কইব কথা সেবার কইব কথা লাল কয় তার মোল্লাই দেশ এক ভুলে চার রং ধরেছে এক ভুলে চার রং ধরেছে এক ভুলে তার রং ধরেছে ওর ভাবনা করে ওরে ভাবনা করে ফুলে রাজম শোভা মিলেছে এক ভুলে চার রং ধরেছে এক ভুলে চার রং ধরেছে এক ভুলে চার রং ধরেছে এক ভুলে চার রং ধরেছে